Gracias. Double. ভাই সাদা চুন অন্য দিন তো দেয় না দুদিন ধরেই এখানে যে ডাস্টবিনটি আছে সেটি আমাদের চলাচল এবং কলেজের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে খুবই সমস্যা এবং প্রতিনিয়ত ছাত্রীরা এতই বিরক্ত হয় ক্লাস করতে পারে না তারাদেরকে কোনোভাবেই রক্ষা করা যায় না যার জন্য আজকে তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে আমার কথা না শুনে আমাদের এখানে একটা নতুন অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে তারা উপস্থিত হয়েছিল এবং ক্লাস করে তারা ক্লাস করতে না পারার কারণে তারা গিয়ে ওখানে